গেছে অনেক আগে ও পিয়া রে পিয়া একটু কাছে ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে ও পিয়া রে পিয়া আয়নো একটু কাছে ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে পিয়া পিয়া আয়না একটু কাছে ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে কাছে একটা গল্প আছে